পাওয়া যায় না তোর তো দেখছি হেভি সুন্দর বিড়ি একটা খেতে হাগা ক্লিয়ার দুটো বিড়ি প্রয়োজনই হলো না তবে আমি কি যাতা বিড়ি খাই নাকি মানা কত কষ্ট করে আমাকে জোগাড় করতে হয়েছে জানিস এখানে আশপাশে একটা দোকানও মানা এই বিড়ি পাবি না কি এমন বিড়ি রে এখানকার আশেপাশে একটা দোকানে পাওয়া যাবে না এটা হলো তুফান বিড়ি এর স্বাদই আলাদা একমাত্র অ্যাডাম চাচার দোকানে ছাড়া এই বিড়ি বানা তুই কোথাও পাবি না শালা হ্যাঁ? তুই মিথ্যে কথা বলছিস আমি তো তুফান বিড়ি খাই শালা হাগতে বসে বিড়ি টেনে টেনে বিড়ি প্যাকেট শেষ করে ফেলি তবুও হাগা বের হয় না আর তুই কি বলছিস তুফান বিড়ি মধুমানের জায়গা খুঁজে পাও না আর কি তুই তো মনে তোর বাপের বিড়ি চুরি করে খাস তুই মনে বিড়ি সম্বন্ধে কি করে জানবি এটা হলো তুফান বিড়ি কিন্তু লেভেলটা খচা কোম্পানি আর তুই যেটা খাস ওটা হচ্ছে শুধু তুফান আর এটা হচ্ছে খচা তুফান ও তাই বলি বিড়িটা কেন তেতো তেতো লাগে মার্কেটে আরো অনেক বিড়ি আছে যেমন বাদল বিড়ি আরাফাত বিড়ি আমার মনে হয় ওইসব ভালো লাগে না আমার কাছে এই খচা তুফানি পারফেক্ট ভাই ভাই তোকে আজকে আমি পঞ্চাশ টাকা দিচ্ছি তুই আমার জন্য কালকে পাঁচ প্যাকেট এনে দিস ভাই ঠিক আছে তুই কালকে এখানে সকালে চলে আসবি আমি মাল নিয়ে চলে আসবো <laughs> Thank you. ছেলেটা কোথায় গেছে বলো তো আজ সারাদিনই বাড়িতে দেখতে পাচ্ছি না কোথায় আর যাবে দেখো হয়তো কোথাও বসে বসে বিড়ি টানছে না হলে গেমের মধ্যে ঢুকে বসে আছে যেমন তুমি হয়েছো ঠিক তেমন তোমার ছেলেটাও হয়েছে কি উল্টো পাল্টা বলছো বলো তো সে বিড়ি কেন টানতে যাবে দুদিন বাদ গাঁজাও টানবে তোমার ছেলে তুমি যখন বাড়িতে থাকো না তখন তোমার সমস্ত বিড়ির প্যাকেট শেষ করেছে oh, এখন থেকে স্কুলে বিড়ি নিয়ে যেতে শিখেছে তাই বলি আমাদের বিড়ির প্যাকেটগুলো কেন ফাঁকা হয়ে যাচ্ছে বিড়িগুলো যাচ্ছে কোথায় আসুক আজকে সালার ছেলের বিড়ি খাওয়া জন্মের মতো গুছিয়ে দেবো বিড়ির ধোঁয়ায় তারের হাড়ি শুধু ডাকছে আমায় চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা মনে হয় গাজা শুধু ডাকছে আমায় আয় খাবি আয় হিরোইন খেতে আমি যাই যখনই আপিন বলছে সালা আমার খাবিনি খইনি ঝেড়ে যখন গালে দিতে যাই তেরেঙ্গা বলছে খাবি ছুটে আয় আয় খাবি আয় আয় খাবি আয় কি বাবা তুমি কখন এলে হ্যাঁ আমি বলছি এতক্ষণ ধরে কোথায় যাওয়া হয়েছিল শুনি এই তো বাল্লুর বাড়িতে গিয়েছিলাম একটু প্রজেক্টের খাতা আনতে ও তাই নাকি প্রজেক্টের খাতা আনতে নাকি বিড়ি টানতে যাওয়া ছিল সোনা এই রে বাবা জানলো কি করে যে আমি বিড়ি টানতে গিয়েছিলাম কোথায় বিড়ি বিড়ি ফিরে আমি জানিনি আমি বিড়ি টানতে যাইনি আহা গো চাঁদ আমার তুই যে আমার বিড়ি চুরি করে খাস না সে কথা তোর মা আমায় সব বলেছে এই রে মা কি আমার স্কুল ব্যাগে কি সব বিড়ি দেখে ফেলেছে আমি বিড়ি নিয়ে নে আমি আমি বিড়ি খাইনি বিড়ি খাসনিস আবার মিথ্যে কথা বলতেছি শিখে গেছিস হ্যাঁ? বাপের ওপরও মিথ্যে কথা বলছিস ওই পাশের বাড়ির কাকার ছেলেটাকে দেখে সে ও কত ছোট একটা ক্লাসে ফেল করে রয়ে গেলি আর ও তোকে এখন ধরে ফেললো লজ্জাও লাগে না রে তোকে লজ্জা আছে খাচ্ছে তো বাপের হোটেলে আর বুঝবে কি করে কি বড় বালের হোটেল যেখানে বড় মদ পাওয়া যায় না কি বললি গুরুজনের সামনে তুই খিস্তি পারলি এতক্ষণ আমি চুপ করে সহ্য করছিলাম দেখি তোকে আজকে কোন বাপ আমার হাত থেকে বাঁচায় আজকে বিড়ির কোঁদে নয় তোর কোঁদে আগুন লাগিয়ে টানবো সালা bye bye tata goodbye বাবা গো মনে হয় এই জন্য আর আমার খোঁচা বিড়ি খাওয়া হলো না